প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বোরাকের ফিটে উঠে হজরত জিব্রাইল মিকাইল আমার নবীজির সফর সঙ্গী মসজিদ হারাম থেকে মেরাজের ভ্রমণ শুরু করে দিলেন জুড়ে বলুন না সুবহানাল্লাহ سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ভ্রমণ শুরু হয়ে গেল সেই ধরতে লাগলো মানুষের দৃষ্টির সীমানা যেখানে গিয়ে শেষ হয় সেখানে বোরাকের পাও করে সেখান থেকে আবার যেখানে মানুষের দৃষ্টি শেষ হয় সেখানে গিয়ে ওই বোরাকের পাওটা পড়ে এত দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে এই বোরা চলতে লাগলো আমার নবীজিকে নিয়ে মেয়েরা শুরু করে দিল শুরু করুন কি নিয়ামত কি দান আমার নবীজিকে দান করলেন জান্নাতের সে বাহনে করে মসজিদে হারাম থেকে জিবিরাইল আর মিকাইলকে সাথে নিয়ে মেয়েরাজের বমন শুরু হয়ে গেছে সমস্ত নবীর আজকে খুশি আজকে উম্মতেরা খুশি রাস্তা জগৎ খুশি প্রথম আসমান দ্বিতীয় আসমানের সপ্তম আসমান সবাই খুশি আজকে সকলেই আমার প্রিয় নবীকে সকলে সচক্ষ দেখবেন রহমতুল্লিল আলমিনকে দেখবেন আজকে সকলে তার সৌবত পাবেন এই জন্য সকলে আনন্দিত এবার যেতে যেতে প্রিয় নবী মদিনাতে গেলেন বোরাক বোরাককে বলে বোরাক তাম বোরাক তামলেন নবীজি মদিনাতে নেমে দুরাকাত নামাজ পড়লেন জিবরাইল জিজ্ঞেস করলেন হাবিব আপনি কি এই জায়গা চিনেছেন রাসুল বললেন না জিবরাইল বলেন রাসুল গো এটা হলো ইয়াসরিফ এটা হচ্ছে মদিনাতুন নবী আপনার শহর আপনি মক্কা থেকে এই শহরে আপনি হিজরত করে আসবেন এখান থেকে ইসলাম আপনার ধর্ম ইসলামকে সারা পৃথিবীতে আল্লাহ পাক পৌঁছিয়ে দিবেন জরুর সোহান এই মেয়েরাজের রাত্রে আমার নবীজি হিজরতের সুসংবাদ পেয়ে গিয়েছেন যেটা বলুন না সুবাহান মদিনা থেকে আবার আবার যাত্রা শুরু করলেন যেতে যেতে দিয়ে সিনাতে নামলেন দিয়ে সিনাতে নামাজ পড়লেন ওয়াদিয়া সিনা হলো যেখানে মোসা আলাই সালাম যে গাছের নিচে বসে বসে আল্লাহর সাথে কথা বলতেন মোসা কলিমুল্লাহ ওই গাছের নিচে নামলেন নামার পরে সেখানে নামাজ পড়লেন দুরাকাত জিব্রাইল জিজ্ঞেস করে হাবিব আপনি কি চিনতে পেরেছেন এটা কোন জায়গা এটা কোন গাছ বলে না বলে এটা হলো ওয়াদিয়াসিনা এটা হলো সাজারাইয়ে মোসা এই গাছের নিচে বসে বসে হজরত মোসা আলাইহি সালাম মোসা কলিমুল্লাহ আল্লাহর সাথে আলাপ করতেন আল্লাহর সাথে এই গাছের নিচে বসে বসে কথা বলতেন আজকে আপনি সেই জায়গাতে দুই রাকাত নামাজ আদায় করেছেন জোর বলুন কত বড় নিয়ামত নবীজি সেখান থেকে আবার ভ্রমণ শুরু করলেন এবার চলে গেলেন মাদিয়ান শহরে মাদিয়ান শহরে নেমে দুরাকাত নামাজ পড়লেন জিবরাইল জিজ্ঞেস করে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি এই জায়গাকে চিনতে পারলেন বললেন না বলে এটা হচ্ছে মাদিয়ান শহর এটা হচ্ছে মাসকানে সোয়াইব আলাইহিসালাম মোসা আলাইসালামের শ্বশুর বাড়ি হজরত সোহাব আলাইসালামের সেই ঘর এখানে হজরত সোহাব আলাইসালাম বাস করেছেন মোসা আল্লাহ সালামের বিবাহ হয়েছিল হজরত মোসা নবীর শ্বশুর বাড়ি আপনি আজকে মোসা নবীর শ্বশুর বাড়িতে যাত্রা বিরতি করে নামাজ আদায় করছেন আমার নবীজি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন জোর বলুন সেখান থেকে আবার যাত্রা শুরু করলেন এবার ডাইরেক্ট চলে গেলেন বাইতুল্লাহাম বর্তমানে বেতালহাম মসজিদ আকসার পাশাপাশি জায়গা যেখানে হজরতে ঈসা আলাইহি সালাম বাবা সারা হজরতে মা মারিয়াম আলাইহি সালাম নির্জনে মরুভূমিতে খেজুর গাছের নিচে একা একা হজরত ইসা আলাই সালামকে প্রসব করেছিলেন তিনি সমাজ থেকে মানুষের আড়াল থেকে দূরে চলে গিয়েছিলেন যেই জায়গার ভিতরে হজরত ইসা আলাই ইসলামকে প্রসব করেছিলেন জন্ম দিয়েছিলেন ওই জায়গা হচ্ছে বেতেলহ্যাম ওই জায়গাতে আমার নবজি যাত্রা বিরতি করে দুই রেখাত নবাস আদায় করলেন এবার সেখান থেকে যাত্রা শুরু করলেন দ্রুত গতিতে বোরা যাচ্ছিল হঠাৎ একটা বুড়ি চিৎকার করে চেঁচামেচি করতে লাগলো জিবরাইল বলেন ইয়া রসুল আল্লাহ ওই বুড়ির দিকে তাকায়েন না সামনে চলুন কিছু দূরে গিয়ে দিয়ে আর একটা বুড়ো মানুষ নবীজিকে দেখে চিৎকার করতেছে জিবরাইল বলা হাবিব আপনি সেদিকে তাকাবেন না সামনে চলুন আর কিছু দূর গিয়ে দেখে সেখানে সুন্দর সুন্দর কিছু মানুষ চাঁদের মতো যাদের চেহারা সকলে আমার নবীজিকে সালাম দিল আসসালাম হাসিরু নবীজিকে সালাম দিলেন জিবরাইল বলেন হাবিব আপনি আবার তাদের সালামের জবাব দিন নবীজি তাদের সালামের উত্তর দিল এবার নবীজি আজিব্রাইলকে জিজ্ঞেস করে জিব্রাইল বলো কিছুক্ষণ আগে একটা বুড়ি চেঁচামেচি করেছিল তুমি সেদিকে না তাকাতে বললে জিব্রাইল বলে এই বুড়িরা হচ্ছে দুনিয়া এই দুনিয়া বুড়ি হয়ে গেছে তার বয়স আর বেশি দিন নাই সেই তোমাকে দেখে চেঁচামেচি করতেছে চিল্লা চিল্লি করতেছে আজকে তোমার মোবারক সেই বরকতময় সফরে বাধা দেওয়ার জন্য দুনিয়া ডিস্টার্ব করতেছে অর্থাৎ মানুষ যখন ভালো কাজে ছুটবে তখন দুনিয়ার মুখ মানুষকে ভালো কাজে বাধা দেবে ঠিক কিনা বলুন আপনি যখন ভালো কাজ করতে যাবেন আপনার ছেলে আপনার মেয়ে দুনিয়ার সংসার আপনাকে বিচলন দেবে এটা বুঝিয়ে দিল এই বুড়ি হলো দুনিয়া দুনিয়া আপনার এই শুভযাত্রার মধ্যে বাধা দিতে চাইল এই জন্য আপনাকে সেই দিকে না তাকাতে বলেছিলাম জিব্রাইল বলো একটা বুড়ো মানুষ আমাকে চিৎ করেছিল চিৎকার করেছিল একজন বুড়া চাচামেচি করেছিল আপনি সেই দিকে না তাকাতে বলেছেন সেইকে জিবরিল বলে সেটা হলে বিলি শয়তান আপনার সেই বরকতময় শহরে ডিস্টার্ব করার জন্য শয়তান এসে দাঁড়িয়েছিল শয়তান আপনাকে ডিস্টার্ব করার জন্য চেয়েছিল এই জন্য আমি আপনাকে বললাম সেই দিকে না তাকাতে মানুষের ভালো কাজের যাত্রা পথে শয়তান মানুষকে পথে পথে বাধা দেয় ঠিক কিনা বলু ইবলিস বলল সে আপনাকে ডিস্টার্ব করার জন্য সেখানে চিল্লা চিল্লি করেছিল সেই জন্য আপনাকে সেদিকে না তাকাতে বলেছিলাম আপনার শোভাযাত্রা আপনার যাত্রা পথে এগিয়ে যেতে বলেছিলাম যেন বলুন সোহার নবীজি শুক্রিয়া আদায় করলেন আল্লাহর দরবারে দুনিয়াও দেখেছি এবিলিসকেও দেখেছি আচ্ছা জিবরাইল এবার বলো এত সুন্দর সুন্দর মানুষ যারা আমাকে সালাম জানালো যারা আমাকে স্বাগতম জানালো যারা আমাকে আহলান সাহালাম দিল যারা আমাকে অভিবাদন করলো তারাকে জিবিরাইল বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা হচ্ছেন এই দুনিয়াতে যারা আল্লাহর দিনকে প্রচার করেছেন বড় বড় নবীগণ হজরত সঈদিনা ইব্রাহিম আলাইহিসালাম এবং এরকম যারা বড় বড় নবীরা তারা সকলে আজকের আপনার এই শুভযাত্রা পথে আপনাকে অভিবাদন জানিয়েছে আপনাকে সালাম দিয়েছে আপনার জন্য শান্তির দোয়া করেছে এই জন্য আপনাকে তাদেরকে সালাম করতে বলেছি কিছু দূর গিয়ে দেখে একটা কবরের উপরে একজন সুন্দর মানুষ নামাজ আদায় করতেছে নবজি জিজ্ঞেস করলেন উনি কে জিব্রাইল বললেন উনি হচ্ছেন মুসা আলাহি সালাম তিনি নামাজ আদায় করতেছেন জুরু বলুন সুহান আল্লাহ তাহলে মেহরাজের রাত্রে রাসুল সাল্লাহ সাল্লাম সেখানে নবীদেরকে কিভাবে দেখলেন মোসাকে নামাজ আদায় করতে কিভাবে দেখলেন আমি আগেই বলে দিয়েছি এই মেয়েরাজের নবী পুরোটাই আমার আল্লাহর কুদরত বলুন সুবাহান আল্লাহ দুই নম্বর হলো আমি আগেই বলে দিয়েছি মেয়েরাজের নবী সাল্লাহ সাল্লাম হচ্ছে এটা মজেজাতুল নবী সাল্লাহ সাল্লাম আমার নবীজি যেভাবে হাতের ইশারাতে চাঁদকে দুই টুকরা করে দিয়েছে সেভাবেই সেই একই ধারাবাহিকতায় আল্লাহ পাক আমার নবীজিকে এই সমস্ত অলৌকিক ঘটনা সচককে দেখিয়ে দিয়েছেন জোরে বলুন না সুবাহান আল্লাহ এই মেয়েরাজ নবীকে আমাদেরকে বিশ্বাস করতে হবে ঠিক কিনা বলুন এভাবে ধারাবাহিক আলোচনা চলবে আল্লাহ পাক আমাদেরকে এই মেয়েরাজ নবীকে বিশ্বাস করবার তৌফিক দান করবে